প্রাচীনকালে একজন ভারতীয় ঋষি তার শিষ্যদের ধনুর্বিদ্যা শেখাচ্ছিলেন একটি কাঠের পাখি গাছে রেখে ছাত্রদের বললেন পাখিটির চোখে লক্ষ্য স্থির করো তারপর প্রথম শিষ্যকে সে কি দেখছে তা বর্ণনা করতে বললেন শিষ্য বলল আমি দেখছি গাছ গাছের ডালপালা আকাশ পাখি এবং তার চোখ ঋষি তাকে অপেক্ষা করতে বললেন তারপর দ্বিতীয় শিষ্যকে একই প্রশ্ন করতে সে বলল আমি কেবল পাখির চোখ দেখছি ঋষি বললেন খুব ভালো তাহলে চক্ষুবিদ্ধ করো তীর সোজা গিয়ে পাখিটির চোখ বিদ্ধ করল এই গল্পটির নীতি শিক্ষা কি আমরা যথাযথভাবে লক্ষ্য স্থির করে দৃষ্টি নিবদ্ধ না করলে সিদ্ধি লাভ করতে পারি না লক্ষ্য স্থির করে মনসংযোগ করা কঠিন কিন্তু এই দক্ষতা আমরা অনুশীলনের দ্বারা অর্জন করতে পারি জীবনের পথে অগ্রসর হতে হলে লক্ষ্যে দৃষ্টি নিবদ্ধ রাখুন সু অভ্যাসের উপর লক্ষ্য রাখুন বদ অভ্যাসের উপর নয় ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয় এবং ভালো লেগে থাকে তাহলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করুন যাতে আমাদের যে কোনো ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যেতে পারে